আর কত টিপা টিপি করবা এবার একটু ঢুকাও হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ থিও লেখন back to my another video তো টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমার ভিডিওর টপিক কি তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু করো বাজান ইনটু দা লাগা আমার কাছে চলে আয় আমার কাছে চলে আয় বলছি কে রে ভাই তোর চোখের নিচে কালি রাইট জায়গা কি মারো তুমি তালি যা বন্ধ লালি লিলু বাতি যখন তোর বাসরে হ্যাঁ, আবার হৃদয় পোড়ার গন্ধ বাহ এই গন্ধ তো সারা টিকটক ছড়াইতাছে টিকটক অ্যাপসটা যদি না থাকতো তাহলে এরকম ট্যালেন্ট আমরা জীবনে দেখতে পারতাম না ঠিকই হ্যাঁ? বৌদি ওটি হলো কুরবানির গরুর সামনে তো কুরবানির তো বাজারে উঠাইতে লেগে সাজা এলো হ্যাঁ? আমি ও বিয়ে করেছেন আমি তো বুঝে দেখছিলাম যে আপনি নাকি কুরবানির গরুকে সাজিয়ে নিয়ে এসেছেন সো আমি তো অন্যটা বুঝতে পেরেছি সো আমরা আরেকটু দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হব আমরা বিয়ে করেছি কিসের বিয়ে তোমার সঙ্গে কথা বলছি না তুমি কথা বলবে না একদম তো আমরা তো বিয়ে করেছি না তোমাকে আমি কিছু বলিনি কিসের বিয়ে তুমি মেয়ে খুঁজে পাওনি ও আচ্ছা আচ্ছা ছেলে ছেলে আবার কিসের বিয়ে আপনি তো দেখতেই পারতেছেন যে অলরেডি বিয়ে কইরে আইনা বলছে টিকটক না থাকলে আমরা জীবনও বুঝতেই পারতাম না যে পৃথিবীতে আমাদের কি কি আছে আর কোন ধরনের প্রাণী আছে এটা তো একটা ছোট কটা হাতির বাচ্চা এটা রাস্তায় ছাড়ছে খেল লেগে রাস্তায় যদি কোনো বাচ্চার উপরে হামলা করে মানুষ কি এতই আনকেয়ারলেস না তোমার যদি না পাই না তোমারে যদি না পাই তাহলে এগুলো আমি করু না খাই মল মুছো না দেখো না তুমি তোমার দামাল কাতে কই না থোনা থোনারা আমাদের টিকটক অ্যাপসের কারণে আমরা রোস্ট করে মজা পাইতাছি আর এরকম যে ভিডিও দেখা বিনোদনও পাইতাছি সো এটি বিনোদনমূলক ভিডিও সো পাগলের পাগলের খেলা তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো যুগে যুগে আমি তোমায় ভালো তো আপনার চাঁদ মুখটা একটু খুলেন আমরা একটু দেখি আপনার চাঁদ মুখটার ভিতরে কি আছে আপনার চাঁদের আলো আমি তোমার চাঁদ তুমি চাঁদের আলো আসলে বাস্তব কথা টিকটক লাইক এগুলো যদি না থাকতো তাহলে মনে করেন এরকম বিনোদন পাইতাম না আর দেখতাম না বাহ ভরপুর বিনোদন ভরপুর ব্রাদার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তারপর তারপর আমি বিদেশ জামুকা বিদেশ পাসপোর্ট বানাইতে দিছি বিদেশ জামু সৌদি থাকমু দুইটা টেহা করবো <laughs> হ বিচিওলা খাল আপনি বিদেশ যান গা বিদেশ যাইয়া মানিক ভাইয়ের মতো ময়লা ঢুকাইবেন তাইলে মনে করেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে বস ভালো তো